ফাইন করে এক কাপ চা দাও দেখি এ চা হয়েছে ভাবি মন খারাপ কেন চা বানাইছে আপনার ভাইয়ের পছন্দ হয় না রোজ দেখতে যাবে বেদুল চামচে চা হয় এই নিন রিয়াদ চামচ ভাই তোমার হ্যাঁ, আপনি চা তো নয় মধু বানাই দেখতে হবে না কারবো রিয়াদ চামচ একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক Shah Mohammad Shah R I Y A D H Riyad Shahpalli Jamalpur Bangladesh